Ya, ya. Mata randa isinya alka. Oh, alka. মাথা পানি দেও মাথা পানি দেও পানি দেও পানি দেও পানি দেও লেম্বু আনো লেম্বু আনো লেম্বু দেও মাথাত লেম্বু দেও মাথাত লেম্বু দেও লেম্বু দেও মাথাত লেম্বু দেও মাথাত পানি দেও লেম্বু দেও গাজর দি গোসা দেও মাথাত গাজর দি গোসা দেও ও গাজর দি গোসা দেও ওইটা দি না না না কি কাটলামি গোসা দেও গোসা দিও লেম্বুদি গোসা দেও আরে আরে মাথা বোরার পর জান যার কি বোরার দেও দেও গাজর কি গোসা দেও আর্জেন্টিনার মানুষ আহত এখন আমরা পানি বেড়া দিই আর দেওঘোষা দেওঘোষা পানি দেও না পানি দেও পানি দেও না হইছে না হইছে না শেষ নাই পানি দেও পানি দেও পানি দেও পানি দেও পানি দেও পানি দেও আমি দিব লাগিয়ে না পানি দেও পানি দেও না পানি দেও পানি দেও দাঁত খবর লাগছে ওইটা তুলে মাই ধরো ইলে না ইলে না ইলে না ইলে না ইলে না সব আপনি আইসেন আমরা আর্জেন্টিনা প্লেয়ার আহত আহত ডাইরেক্ট আমরা আর্জেন্টিনা দিলে আহত দরমাইতে সবাই আমি লাইভ আর্জেন্টিনা পেলে দেও দেও পা দুই কথা দেও আর আর জীবনে আর্জেন্টিনা সাপোর্ট করবে নি আর জীবনে আর্জেন্টিনা সাপোর্ট করবে নি তৌয়া কর তৌয়া কর আজ থাকি করতাম না আমার সিট বিজি গেছে ও মনে ঢুকলাম খালি তুমি যাইব কই যাইব আর সিট বিজি গেছে না না ওটা দিতা দিও